সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে একটা প্রফেশনাল মানের আপার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেটা হবে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে তো আমরা অনেকে হয়তো ইউটিউবে খুঁজলে ভিডিও পাবো যেখানে তারা আপরকে অ্যাকাউন্ট তৈরি করা শিখাইছে কিন্তু একজাক্টলি ওইটা হয়তো লিড জেনারেশন হবে অথবা গ্রাফিক ডিজাইনের হবে অথবা আদার্স মানে কাজের অ্যাকাউন্ট দেখাইছে আমি চাচ্ছি যে আপনাদের জন্য একটা এসিও এবং ইউটিউব বা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এবং ইউটিউব সার্ভিসের জন্য একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটা সেট করা মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব আপওয়ার্ক সম্পর্কে এবং একটা পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট করা শেখাবো যার মাধ্যমে আশা করি যে আপনারা আপওয়ার্কে আপনারা জার্নি শুরু করতে পারেন তো চলুন আমরা দেখি কিভাবে একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করা যায় তো আমরা এখানে সরাসরি আপরকে লেখে সার্চ করব গুগলে এবং এখানে চলে আসবেন আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করার পরে এখানে আপরকের আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে আপনি আপর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন কি কি ধরনের সার্ভিস দিতেছে আপর সেগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন কিন্তু এটা আসলে আপনি বেসিকটুকু আপনি দেখতে পারবেন এখান থেকে যদি আরও ডিপলি দেখতে চান তাহলে অবশ্যই আপওয়ার্কে আপনাকে জয়েন করতে হবে তো আমরা এখানে দেখেন development IT design creative sales marketing writing admin custom support আরও অনেক ক্যাটাগরি পাব যেগুলো আপওয়ার্ক এখানে দিতেছে বা সার্ভিসগুলো প্রোভাইড করতেছে আপনি চাইলে এ সম্পর্কে পুরা একটা ধারণা এই ব্রাউজ ট্যালেন্ট বা ক্যাটাগরিতে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে তো আমরা যেটা করব এই ক্যাটাগরিগুলো আমরা দেখতে পারি হ্যাঁ দেখার পরে আপনার যদি মনে হয় যে না আপনার এই ক্যাটাগরিতে আপনার আপনি যে কাজটা শিখছেন সেই কাজটা যায় তাহলে আপনারা এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট তৈরি করার অপশনে যেতে পারেন তো চলুন আমার যেহেতু এখানে আমার ক্যাটাগরি বা আমার আমি যে সার্ভিসগুলো শিখাচ্ছি বা শিখছি সেই সার্ভিসের সাথে আসলে একজাক্টলি যায় আমাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ক্যাটাগরিতে পড়ে আমাদের সার্ভিসগুলো তাহলে আমরা যেটা করব এখান থেকে সাইন আপে ক্লিক করব আমরা সাইন আপে ক্লিক করি তো আমি যখন ওইখানে সাইন আপে ক্লিক করলাম তখন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লেখা থাকতে লেখা থাকবে join as a client or freelancer এখন বলতেছে তুমি কি এখানে কাজ করাইতে আসছো বা কাজ করতে আসছো আমি আমার বাসায় বলতেছি মাইন্ড করা যাবে না আমি সবসময় আমার গ্রামের বাসাকে বেশি বাইরেটি দিয়ে থাকি তো এখানে আপনার বোঝার খাত মানে খাতিরে আমি বলতে পারি যে আপনি কি এখানে বায়ার হিসাবে কাজ করতে চাচ্ছেন বা ফ্রিলান্সার হিসাবে কাজ করতে চাচ্ছেন বায়ার হিসাব বলতে আর ফ্রিলান্সার হিসাব বলতে বায়ার বলতে আমরা তাদেরকে বুঝাই যারা কাজ দেয় ওকে যারা কাজ করায় ফ্রিলান্সারের মাধ্যমে নিজেদের কোম্পানি বা নিজেদের প্রতিষ্ঠানের কাজগুলো করাবে শুধু যদি এরকম হয়ে থাকে তাহলে তারা এই অ্যাকাউন্ট করবে মানে বায়ার অ্যাকাউন্ট করবে যাদের উদ্দেশ্য শুধুমাত্র থাকবে মানুষকে হায়ার করা বা কাজ দেওয়া তারা এই অ্যাকাউন্ট করবে এবং ফ্রিলান্সার এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেটা আমরা বললাম যে যারা ফ্রিলান্সার মূলত তারা মূলত আপরকে কাজ করবে কাজ করে ইনকাম করবে তাদের জন্য মূলত ফ্রিলান্সার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে যেহেতু আমরা অ্যাজ এ ফ্রিলান্সার সেজন্য আমরা এই অ্যাকাউন্টটা এখান থেকে তৈরি করতে পারি তাহলে আমরা কি করব এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিলান্সার এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আমাদের একটা অপশনই নিয়ে আসবে যেখানে খুবই সুন্দরভাবে বলা আছে তোমার নাম দাও ইমেল অ্যাড্রেস দাও এবং একটা পাসওয়ার্ড দাও ঠিক আছে তো আমরা যেটা করব এখান থেকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব যেহেতু আমরা আমরা অলরেডি ইমেল অ্যাড্রেস এখানে আছে তো আমি এবার কাজ করব কি এটা আমি কপি করলাম কপি করে এখানে আমি ইমেল অ্যাড্রেসের এই জায়গাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে আমার নামটা লিখব ধরেন এটা হচ্ছে একটা মেয়ে মানুষের আইডি দিয়ে ওপেন করতেছি ওকে অবশ্যই আপনি চাইলে এটা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখেও করতে পারেন সেটা আপনার রুচি তো আমি এখানে শুধু আমার এটা দিয়ে দিলাম আমার নামটা এখানে ইউজ করলাম আর এখানে ধরেন আমি একটা ফার্স্ট নেম দিলাম হচ্ছে এটা আমার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আমি ব্যবহার করলাম করার পরে এটা অবশ্যই আপনি চাইলে আপনার আইডেন্টি কার্ডের সাথে মিল রেখে নামটা ইউজ করতে পারেন তো এবার আসি হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা অবশ্যই আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন তখন অবশ্যই আপনার পাসওয়ার্ডের ভিতরে সব সব ধরনের কথাগুলো লেখা থাকবে তো আমরা এখান থেকে ধরেন একটা পাসওয়ার্ড সিলেক্ট করব ধরেন এখানে দিয়ে দিলাম অ্যাট দ্য রেট বড় হাতের S U N A F A একটু বড় করে দিতে পারেন হ্যাঁ ধরেন এফ এ ওকে বা ওয়ান ওয়ান সরি আমি এটা এটা ইংলিশ করে দিই হ্যাঁ ওয়ান ওয়ান স্লাশ স্লাশ ধরেন একটা দিয়ে দিতেছি slash slash at the rate at the rate এরকম আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে তো আপনারা চাইলে এরকম একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন এটা আমার খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড হয়ে গেল এখানে আমার সব ধরনের ক্যারেক্টার বসানো আছে ঠিক আছে তো আমরা চাইলে এই ধরনের একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন ধরেন আপনার নাম হইল একটা মিলি তাহলে মিলি অনন স্ল্যাশ এগুলো ইউজ করতে পারেন এগুলো অবশ্যই মনে রাখবেন তো আমি এই ইউজার নেমটাই আমি ব্যবহার করতে চাচ্ছি বা পাসওয়ার্ডটাই ব্যবহার করতে চাচ্ছি তার এটা আমি কপি করব কপি করে আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার সব কিছু ঠিকঠাক আছে কি না আপনি একটু কারেকশন করে নেবেন মানে হচ্ছে চেক করে নেবেন চেক করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আছেন কিনা সেটা আপনি এখান থেকে ইয়েসে করে দিবেন মানে এটা টিক মার্ক দিয়ে আপনি ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করলাম তো your account has been successfully created এখানে এটা বলতেছে এটা আমি সেভ করে দিই ওকে তো আমাদের এরকম দেখাইতেছে সমস্যা নয় আমাদের একটা ইমেল অ্যাড্রেস তারা একটা কোড পাঠিয়ে দিছে আমরা চাইলে এটা চেক করতে পারি চলুন আমাদের ইমেল অ্যাড্রেসটাতে চলে যাই এখানে আমি ইনবক্সে ক্লিক করব এবার আপ আপক থেকে এখানে বলতেছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো আমাকে এরকম একটা মেল পাঠাবে তারা এই মেলের ভিতরে আমি ক্লিক করব তো আমি মেলের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আপনাদের এই লিঙ্কটা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে মানে হচ্ছে এই লিঙ্কটা কাজ করবে যখন চব্বিশ ঘন্টা শেষ হয়ে যাবে তখন আর আপনি ভেরিফাই করতে পারবেন আবার আপনাকে রিকোয়েস্ট করতে হবে তাহলে আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে এখানে আমরা ক্লিক করব এই লিঙ্কের ভিতরে তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি ভেরিফাই হয়ে গেছে তো এখানে congratulation your account has been verified এটা বলতেছে ওকে তো সমস্যা নেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে ভালো কথা বাকি স্টেপগুলো আমাদেরকে এখন নিয়ে যাবে তো আমি দেখি তো এখানে বলতেছে হনুপা ready for your next okay তো আমরা এখান থেকে অ্যান্সার কিছু কোশ্চেন বলতেছে আমাদেরকে রিপ্লে দিতে হবে কিছু কোশ্চেনের উত্তর তো আর আপরকের অ্যাকাউন্টগুলো কীরকম হয়ে থাকে এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে আপনি চাইলে এগুলো দেখতে পারেন দেখেন তাদের অ্যাকাউন্টগুলোর কোয়ালিটি একটু এগুলো আপনারা চাইলে দেখতে পারেন আপনারা এভাবে দেখার পরে এবার যেটা করবেন এখানে কিছু প্রশ্নের উত্তর হয়তো আপনাকে জিজ্ঞা মানে জিজ্ঞাসা করতে পারে তাহলে আমরা যেটা করব এখান থেকে গেট স্টারে ক্লিক করব গেট স্টারে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে আপনাদের okay I am a brand new this I am expert in I have a some experience এরকম অপশন আসতে পারে হ্যাঁ আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন ওকে আমি স্কিপ করে যাই সমস্যা নাই ওকে তারপরে আমাদেরকে আরেকটা স্টেপে নিয়ে গেছে তো এখানে এরকম আসতে পারে চাইলে আপনারা এটাও পরিবর্তন করতে পারবেন যেমন এখানে বলতেছে তোমার উদ্দেশ্যটা কি হতে পারে যেমন to earn main income okay আপনার যদি মেন <laughs> ইনকাম থাকে তো চাইলে আপনি এটা দিয়ে স্টেপ করতে পারেন হ্যাঁ তো আপনি এভাবে যে কোনো একটা দিতে পারেন তো আমি ধরেন এটা স্কিপ করে চলে যাব আমার এটা দরকার নেই এবার দেখি add your like work okay তো আমি চাইলে এখানে কিছু দেখতে পারি অথবা এটাও আমরা স্কিপ করতে পারি ওকে আমি স্কিপ করে দেই এত কিছু দেখার দরকার নাই ঠিক আছে এবার আসতেছি তো আমরা এগুলো চাইলে আবার পরবর্তীতে আমরা প্রোফাইলে ওর ভিতরে দেয়া আমরা ই করতে পারি আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি খুব সহজেই তারপরে আমরা মূলত আমাদের অ্যাকাউন্টটা ফাইনালি ভালোভাবে সাজাবো ওকে তো ধরেন এখানে বলতেছে তোমার লিঙ্কডিংয়ে যদি কোনো লিঙ্কডিং প্রোফাইল থাকে সেটা এখান থেকে ইম্পোর্ট করে দিলেই তোমার লিঙ্কডিংয়ের যাবতীয় ইনফরমেশন তারা নিয়ে নেবে তো আর এখানে আপলোড ইওর রিজুমি তো আপনার যদি রিজুমি থাকে তাহলে আপনি সেটার মাধ্যমে করতে পারেন অথবা আপনাকে ফাই মানে ফিল আউট ম্যানুয়ালি পনেরো মিনিট এটা আমরা অবশ্যই এটাতেই করব নিচেরটাতেই করব আমাদের দরকার নেই এবার আমরা যেটা করবো এখানে একটা আমাদেরকে টাইটেল দিতে বলতেছে তারা ঠিক আছে এই টাইটেলটা আপনি চাইলে দিতে পারেন ধরেন আমি এখানে দিব হচ্ছে ধরেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের শুধু আমি ইউটিউবের সার্ভিসগুলো দিতে চাচ্ছি আমার প্রোফাইলটা শুধু ইউটিউবের জন্য হবে যেহেতু আমাকে তিন এখানে দুইটা স্পেশালিস্ট প্রোফাইল করা যায় আমি আপাতত মেন প্রোফাইল আমি ইউটিউবের সার্ভিসগুলো দিব তো আমি এখানে লিখব YouTube YouTube manager YouTube okay ইউটিউবের একটু ইয়ে আসতেছে ওকে ব্যাপার না আমি এটা ঠিক করে দিই ইউটিউব ম্যানেজার ম্যানেজার ম্যানেজার তারপরে দিব ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব ইউটিউবের প্রোফাইলগুলো একটু অন্যরকম হয় এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই আপনি এখানে এগুলো দিয়ে দিবেন YouTube subscribe subscribe subscribe subscribe subscribes ধরেন এখানে দিয়ে দিব হচ্ছে YouTube monetization YouTube YouTube monetization monetization try যে ট্রাইজেশনস ট্রাইজেশন specialist specialist specialist okay monetization specialist এটা লিখে আমি সার্চ মানে ইয়া করে দিব ইউটিউব সাবস্ক্রাইবার বা এই আপনি চাইলে এইভাবে আপনি চাইলে এখানে কুমাটাও ইউজ করতে পারেন অথবা এই এগুলো ইউজ করতে পারেন সেটা আপনার রুচি অথবা যদি আপনার আপনি যদি কাজ করে থাকেন যেমন ওয়েব ডেভেলপমেন্ট তাহলে এখানে লিখবেন word web development expert social media specialist এগুলো বা এসিও এক্সপার্ট এরকম স্টেপ বাই স্টেপ আপনি সাজিয়ে নিতে পারেন যদি চান আমি ওগুলোর অ্যাকাউন্ট করা দেখাবো সমস্যা নেই আর এখানে টাইটেল আপনি যে কাজগুলো করবেন আপনি সেটার উপর একটা টাইটেল লিখতে হবে তো এটা বড় কিছু না এটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন যদি মনে হয় যে আপনি এই ক্যাটাগরিতে কাজ করবেন না ফাইন তাহলে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন বা সিস্টেম মানে এই টাইটেলটা চেঞ্জ করতে পারেন ধরেন আমার এটার সাথে যায় আর কি আমি এটা নেক্সট করব নেক্সট করার পর ইয়োর এক্সপিরিয়েন্স তো আমরা এখানে একটা কাজ করব এখানে হচ্ছে টাইটেল আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা আছে কি না সেটার উপরে তো আমি এখানে লিখবো হচ্ছে ধরেন আমার পূর্বে অভিজ্ঞতা আছে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল ডিজিটাল ডিজিটাল মার marketing digital marketing manager digital marketing manager হিসেবে কাজ করছি আমি একটা কোম্পানির সাথে কোম্পানির নাম হচ্ছে ধরেন soft digital digital soft digital guru হ্যাঁ এই কোম্পানির সাথে আমি আজকে পাঁচ বছর ধরে কাজ করতেছি এখনও কন্টিনিউ তাহলে আমি কি করব এবার এটা দিব কোথায় এটা হচ্ছে কানাডা কানাডা লোকেশন তো কানাডা তারপরে ওকে আমরা কানাডা দেওয়ার পর এখান থেকে কারেন্টলি আমরা এটা দিয়ে দিতে পারি অথবা আমরা ইয়ার্ন ইন করে দিব এটা হচ্ছে মানে হচ্ছে আপনি কি এখনও কাজ করতেছেন কি না কারেন্টলি ওয়ার্কিং দিস রুল তো আমি যেহেতু এখন কাজও করতেছি আমি এটা চাইলে দিতে পারি এটা অবশ্যই না দেওয়াই বেটার তো আপনারা এখান থেকে ধরেন আমি শুরু করছি হচ্ছে ধরেন জানুয়ারি থেকে বা জুন থেকে বা ফেব্রুয়ারি থেকে ওকে ফেব্রুয়ারি থেকে দিয়ে দিলাম তারপরে এটা দুই হাজার উনিশ সাল থেকে শুরু করছি আর এটা ধরেন শেষ শেষ ধরেন একটা দিয়ে দিই আপাতত একটা ধরেন মে দিয়ে দিলাম ধরেন দুই হাজার বাইশ ঠিক আছে বাইশে শেষ করে দিলাম তো এখানে আপনি চাইলে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন এটার উপরে হ্যাঁ যে আপনি কি করছেন সেটার উপরে আপনি চাইলে এগুলো লিখে দিতে পারেন তো ওকে আমি এখানে একটা ডিসক্রিপশন লিখে দিই I have I have been I have been working working here here as a digital marketer digital marketer marketer marketer i find find uh, i find here here as a digital marketer i find targeted targeted targeted uh, customer customer targeted customer and race, uh, race, uh, business business okay customer business business in in targeted targeted targeted targeted targeted people people people okay তারপর লেখা যায় I share I share okay business customers okay in share দিছি তারপরে আমরা দিতে পারি হচ্ছে I share okay share I share their service service within within alt wait alt alt alt real traffic traffic traffic okay traffic traffic and and to the do others others service service okay other service তো আমার মোটামুটি একটা ডেসক্রিপশন লিখলাম তো সমস্যা নাই এটা আমি লেখার পরে যে আমি এখানে বলতেছি আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি আমি লক্ষ্যযুক্ত গ্রাহকের কাছে তার সার্ভিস বা মানে তার সার্ভিসগুলো আমি পৌঁছাইছি আমি তার পরিষেবাগুলি শেয়ারের মাধ্যমে মূলত তার কাজগুলো করছি এগুলো সম্পর্কে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লেখলাম তো এটা লেখার পরে আপনারা যেটা করবেন সেভ দিয়ে দিবেন হ্যাঁ সেভ দেওয়ার পরে আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন সমস্যা নাই তো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি একটা বসাতে চাইলাম বসাই দিলাম আপনি চাইলে আরও বসাইতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এবার নেক্সট এটা করে দিব করে দেওয়ার পরে এখানে আরেকটা আছে এডুকেশন হেয়ার ওকে আমরা এবার এটাতে ক্লিক করবো তো আপনার এডুকেশন আপনি কতটুকু পড়াশোনা করছেন সেটা আপনি চাইলে এখান থেকে বসাতে পারেন সেটা একান্তই আপনার ব্যাপার তো আপনার স্কুল কলেজ ভার্সিটি যা থাকে না কেন আপনি সেটা এখানে বসাবেন ধরেন আমি দিলাম হচ্ছে ধরেন বাংলাদেশ অথবা national university national national sorry okay Bangladesh Bangladesh আমি একটা দিয়ে দিলাম আপাতত ঠিক আছে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি ওকে ধরেন ব্যাচেলার ব্যাচেলার ব্যাচেলার ওকে এক সেকেন্ড এ সি bachelor of art BA okay আমরা এটা ইউজ করতে পারি এবং ফ্রম ধরেন আমি শুরু করছিলাম পনেরো সালে ঠিক আছে পনেরো সালে শুরু করছিলাম এগুলো এক্সাম্পল দিয়ে দিবেন আপাতত এক্স আর শেষ করছি হচ্ছে ধরেন কত সালে আঠারো সালে ধরেন একটা ইয়া দিয়ে দিলাম সরি আঠাশ সাল না আঠারো সাল হবে তো ধরেন আমি আঠারো সাল দিয়ে দিলাম বা উনিশ সাল দিয়ে দিলাম ধরেন পনেরো উনিশশোকে শেষ করছি এটার উপর চাইলে আমি একটা ডিসক্রিপশন লিখতে পারি দরকার নাই আপাতত আমি সেভ করে দিই হ্যাঁ এটাও হয়ে গেল আমার আপনার মতো করে আপনি দিয়ে নেবেন ওকে দেওয়ার পরে এবার আমরা নেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এখান থেকে আমাদের বলবে যে তোমার ল্যাঙ্গুয়েজটা কি সেটা সিলেক্ট করো তো আমি এখান থেকে যেটা করব এখান থেকে ধরেন ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে ইংলিশ আছে ইংলিশটা আমরা দিব হচ্ছে ফলো এন্ড আমরা ফলো এন্ড দেওয়ার পরে এখান থেকে অ্যাডে নেক্সট করব তো আপনার যদি আরও কোনো স্কিল থাকে মানে ল্যাঙ্গুয়েজ থাকে সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এবং এখানে আপনার স্কিলটা দিতে হবে এখানে আপনার স্কিল হচ্ছে আপনি যেগুলো বিষয় পারেন সেগুলো আপনাকে এখানে দিতে হবে ধরেন আমি এখানে ধরেন আমি চাচ্ছি যে YouTube social media social social media marketing marketing এখানে আপনি টোটাল পনেরোটা স্কিল অ্যাড করতে পারবেন তারপরে ধরেন আমি চাচ্ছি যে YouTube YouTube YouTube marketing marketing তারপরে ধরেন আমি দিব কি ইউটিউব মনিটাইজেশন আমি যেহেতু ইউটিউবের সার্ভিসটা বেশি দিব আর কি monetization monetization monetization okay monetization চলে আসছে তারপরে আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিতে পারি social social media media ads campaign বা advertising advertising sorry social media social media social media advertising তারপরে দিতে পারি ধরেন আমি এখানে কি দেওয়া যায় কিওয়ার্ড রিসার্চ বা ইউটিউব এসিও ইউটিউব ইউটিউব নয় দিয়ে দিই কিওয়ার্ড রিসার্চ ওকে এসিওর কাজও পারি সমস্যা নাই এত কিছু তো দিব না জাস্ট কিওয়ার্ড রিসার্চ কয়েকটা দিয়ে দিই যেগুলো আমার কাছে যায় আর কি ধরেন এখানে আমরা দিতে পারি ফেসবুক মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুকেরটাও দিব আমি লাইক ফলোয়ারও বিক্রি করবো এখানে ফেসবুক মার্কেটিং এখানে দিয়ে দিলাম Facebook page Facebook Facebook page page okay এটা যায় না okay Facebook ads management okay এটা আমরা দিতে পারি আপাতত অ্যাডস ক্যাম্পেইন ওকে তারপরে আমরা ধরেন কি দেওয়া যায় পনেরোটা দিতে হবে তো তারপরে আমরা কি দেওয়া যায় কী দেওয়া যায় ওকে আমরা এরপরে ধরেন আমি কিছু ওকে এখানে দেখি সাজেস্টই কী আসে Facebook Instagram Instagram Instagram marketing তারপরে ধরেন Facebook advertising Facebook ads campaign তারপরে এক তিন চার দশ ওকে ফেসবুক তারপরে ধরেন এসিওর কাজ করব এসিও এসিও ব্যাকলিং করব তারপরে ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারি ওকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিই আপাতত আমরা এগুলো পরে চাইলে অন্য একটা প্রোফাইল দিকে আমরা কাস্টমাইজেশন করতে পারি সমস্যা নেই আপাতত আপনারা এগুলো দিয়ে দিবেন তারপরে দশটা প্রোফাইল দিকে একটা তৈরি করবেন social media manager management okay এটা দিয়ে দিলাম তারপরে ধরেন আমি দিতে পারি হচ্ছে ধরেন ইউটিউব এসিও ইউটিউব এসিও এটা আমার বেশি দরকার YouTube SEO YouTube subscribe YouTube subs subscribe ধরেন Facebook like Facebook Facebook follower follower follower নাই লাইক নাই ওকে তারপরে আমরা ইয়া করতে পারি ফেসবুক অডিয়েন্স ওকে ওকে হয়ে গেল তারপরে আমরা আরেকটা কাজ করি তাহলে এখান থেকে ধরেন ওয়ান পেজ এসিও দিয়ে দিই on page page SEO on page SEO একটা কাজ করি মাঝখানে একটা ইয়া দিয়ে দেই ওকে নাই 1 পেজ ওয়ান পেজ এসিও আছে তারপরে আমরা দিতে পারি technical SEO technical technical technical technical technical technical okay টেকনি T E C H I technical SEO দিয়ে দিলাম তারপরে আমরা দিতে পারি হচ্ছে off page SEO off page SEO okay fine মোটামুটি হয়ে গেছে আমাদের এখান থেকে চাইলে আমরা এগুলো অ্যাড করতে পারি এবার আমরা এখান থেকে এখানে আমরা চাইলে কিছুটা বাদও দিতে পারি কী কী বাদ দেওয়া যায় দু একটা চাইলে বাদও দিতে পারি এখানে আরও কিছু সাজেস্ট আছে এগুলো বসানো দিতেছে হ্যাঁ ওকে এবার আমরা অ্যাডে নেক্সট করব হ্যাঁ নেক্সট করে ফেলি তো এখানে বেশি বলতেছে ওকে ওকে এবার আমরা এটা নেক্সট করবে এবার নেবে পনেরোটার উপরে বসানো যাবে না এখানে একটা ডেসক্রিপশন বসাইতে বলতেছে আমাদেরকে ডেসক্রিপশনগুলো এক্সাম্পল তারা দিয়ে দিয়েছে কীরকম হয়ে থাকে এগুলো এরকমভাবে পয়েন্ট আকারে দিতে হবে ওকে আমরা আপাতত একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব তারপরে মূলত বাকি কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো ধরেন আমি এক এক্সাম্পল একটা আমাদের ডেসক্রিপশন নিয়ে আসি হ্যাঁ আমি নিয়ে আসি আপাতত ধরেন আমি এখান থেকে আমার ফেসবুক থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসবো মানে হচ্ছে আমি লিখে রাখছি অলরেডি তো ওইটাই আমি চাচ্ছি যে এখানে দিয়ে দিব এই ডেসক্রিপশনটা আমার মিল আছে আর কি তো একটু সময় লাগবে লোড নিচ্ছে তো ওকে আমার এটা সম্পূর্ণ কপি করলাম আপাতত একটা দিয়ে দিলাম এক্সাম্পল কয়েকটা ছোট্ট দিকে তারপরে আমি বাকিটা আর একটু ডিজাইন করে আমি লিখব তো ওকে আমার এটা হয়ে গেল তো এবার এটা হয়ে যাওয়ার পর তো আমরা যেটা করব এখান থেকে নেক্সট চুজে ক্যাটাগরিতে আমরা ক্লিক করব তো ওকে আমাদের এখানে ক্যাটাগরিতে নিয়ে আসছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি তো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কি কোনটার ভিতরে কি আছে এগুলো আমাদের খুঁজতে হবে ওকে দেখি আমাদের ক্যাটাগরির সাথে কোনটা কোনটা যায় ওকে একটাও না এখানেও না এখানেও না ফটোগ্রাফি ইঞ্জিনিয়ারিং এটাও না ওকে এটা হচ্ছে এটাও না সেলস ওকে এখানে তিনটা যায় তিনটা আমরা দিতে পারি এগুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ল্যাঙ্গুয়েজ মোবাইল রাইটিংস ওকে রাইটিংসে কী কী আছে আরে ভাই সমস্যা করিস না আমি একটা কাজ করি আমার স্ক্রিনটা একটু ছোটো করি যাতে আর অপশনগুলো আসে যেন ইজিভাবে হ্যাঁ কন্টেন্ট রাইটিংস এগুলোই আমাদের সাথে যায় আর কি আমার আপাতত তিনটা ক্যাটাগরি সিলেক্ট করলাম তো এবার আমি নেক্সট করব নেক্সট করব এবার আমাদের এখানে আওয়ারলি রেট দিতে হবে আওয়ারলি রেটটা দিবেন কত ধরেন আমার আওয়ারলি রেট হবে দশ ডলার আমি দশ ডলার দিলাম ফাইবার কত পার্সেন্ট কাটবে এবং সব কিছু এখানে বলা আছে হ্যাঁ সরি একশো ডলার হয়ে গেছে এখানে ফাইবার দুই পার্সেন্ট কেটে নেবে আট ডলার আমি পাবো ঠিক আছে তো এটা বলে দিছে তো এবার আমরা এটা দেওয়ার পরে এবার আমরা নেক্সট করব তো আমাদের প্রোফাইলটা মোটামুটি রেডি আমি এখান থেকে আমার একটা ছবি দিয়ে দিব মানে হচ্ছে আমার প্রোফাইলের মালিকের একটা ছবি দিয়ে দিব তো ওকে আমি একটা দেখি ছবি পাই কিনে তো ওকে আমার ছবিটা আমি নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম তো আমার ছবিটা অলরেডি নেওয়া হয়ে গেছে এটা আমি চাইলে বড় ছোটো করতে পারি এখান থেকে তো আমি এটাই হয়ে গেল আমার অ্যাটাচ করে দিব আমি তো এখান থেকে করে দিলাম সেভ করে ফেললাম এখানে আপনার অ্যাড্রেসটা চাচ্ছে ধরেন আমার অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল বুয়াপুর টাঙ্গাইল বুয়াপুর বুয়াপুর টাঙ্গাইল টাঙ্গাইল তো ধরেন এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো আমি এটা দিয়ে দিলাম বোয়াপুর টাঙ্গাইল ওকে ঠিক আছে তো এটা হচ্ছে অপশনাল এটা হচ্ছে সিটি এটা হচ্ছে Tangail city okay Tangail city okay আমি উপরেরটা কেটে দিই স্টেট তো টাঙ্গাইল জিপকোড উনিশশো ষাট উনিশশো ষাট দিয়ে দিলাম তো আমার ঠিকানা হয়ে গেলে এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই zero one six four double one two seven three six three okay fine এটা হয়ে যাওয়ার পর আমরা চেক করে ফেলব ওকে এখানে আমাদের এটা হয়ে গেছে এবার ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে আই হোপ তো আমাদের সব কিছু আমরা মানে আমাদের প্রোফাইলে সমস্ত কিছু আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো এবং চাইলে আমরা এগুলো এডিটও করতে পারি আবার যদি কোনো জায়গায় মিসিং করে ফেলেন এখন আমার এখানে দুইটা দেখাচ্ছে লোকেশন ইয়া সব কিছু তো এক সেকেন্ড আমরা এবার এটাই আমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে তো এবার আমরা যেটা করবো এখান থেকে সাবমিটে প্রোফাইল এখানে ক্লিক করে দেব তোকে আমাদের সাবমিটে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে তো আমাদের এখানে বলতেছে নাইস ওয়ার্ক খুনুপা your profile is ready okay fine তো আমরা চাইলে ব্রাউজের এখানে ক্লিক করতে পারি এবং কি আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব আমরা দুইটা পেজেই ক্লিক করব কেন একটার ভিতর আমরা দেখতে পারবো যে আমাদের এই প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা এবং আরেকটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে কোথায় কী আছে ওকে তো এখানে একটা নতুন একটা আপডেট সম্পর্কে বলতেছে হ্যাঁ, আমাদের প্রোফাইল হয়ে গেছে বাকিগুলো করতে হবে মানে সত্তর পার্সেন্ট হয়ে গেছে আমাদের বাকিগুলো করলেই আমাদের প্রোফাইলটা রেডি হয়ে যাবে এবং আমাকে পঞ্চাশটা কানেক্ট তারা ফ্রিতে গিফট করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা ফাইনালি হয়ে গেছে তো এবার বাকি কাজগুলো আমাদের করতে হবে এটা নিয়ে আমি পরবর্তীতে টিউটোরিয়াল বানাবো এবং প্রোফাইলটা কীভাবে সাজাতে হয় তো এটা নিয়ে বিস্তারিত আরও ভিডিও থাকতেছে তো আজকের মতো আমাদের প্রোফাইল তৈরি করা ক্লাসটা শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ